সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিন হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন টেকমোল পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিওর্স আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা সিক্রেট টিউটর টিউটরটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে কিছু ইনকাম মানে সোজা কথা বলা যেতে পারে যে আপনার মোবাইলের জন্য কিছু অর্থ অথবা কিছু লোড ফ্যাক্স ফ্যাক্স লোড হিসেবে বলা যেতে পারে তো এই টিউটোরিয়ালটার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস অ্যাপস ব্যবহার করতে হবে যেটা আপনি প্লে স্টোরে কখনোই পাবেন না যেটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে ওখান থেকে আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন যদি ডাউনলোড করতে সমস্যা হয় আমাদের কমেন্টে বলবেন আমরা আপনাকে বুঝিয়ে দেবো সব কিছু তো ভিওর্স টিউটোরিয়ালটা দেখান আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনি পান তো আমি এখন অ্যাপসে দেখাবো কিভাবে আপনি অ্যাপসটা থেকে অ্যাডশো করে করে টাকা ইনকাম করবেন তো অ্যাপসটা হলো বিডি টেক অন এটা একটা বাংলাদেশি অ্যাপস বাংলাদেশি এক ভাইয়ার তৈরি করছে তো অ্যাপসটা কতদিন আছে এটা আমি পরে বলবো আমি আগে দেখাই এটা আপনাদেরকে এখানে সিং আপ করে অ্যাকাউন্ট করে নিতে হবে এটা আপনারা সবাই পারবেন অলরেডি আমি এটা অ্যাকাউন্ট করেছি তো আমি এখন পাসওয়ার্ডটা দেবো আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দেবো আপনারা কিন্তু যে নাম্বারটাতে অ্যাকাউন্ট করবেন ওই নাম্বারে কিন্তু টাকাটা যাবে তো আপনারা এখানে দেখতেছেন কিছু অ্যাড আসবে অ্যাডগুলো সবসময় কেটে দেবেন মাইনাস দিয়ে কেটে দিলে হবে অথবা কনার দিয়ে কেটে দিলে হবে এখান থেকে আপনারা ও বিশেষ করে আমার ওয়ালেট কয়েন্টে দেখায় এই দেখেন উপরে ওয়ালেট কয়েন্ট এই যে এখানে কিন্তু ওয়ালেট কয়েন্ট আছে হোম আছে হেল্প ওয়ালেট কয়েন্ট মানে এখানে আপনাকে কমসে কম এক হাজার কয়েন জড়ো করলে পনেরো টাকা পেমেন্ট দেবে তো ভিউর্স আমি অলরেডি আমার এখানে কয়েন আছে হলো আপনার এগারোশো আশি যেহেতু আমি অলরেডি কয়েন গোছাইছি আর ভিউর্স এক হাজার কয়েন গোছাতে আপনাকে টাইম লাগবে না উঠতে গেলে আপনার দশের থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি এক হাজার কয়েন গোছাইছেন আমার মনে হয় যে বিশ মিনিট কি পঁচিশ মিনিট লাগছিল সমস্যা নেই সেটা বড় কথা না তো এই কয়েনটি আপনি কিভাবে নেবেন তো এর জন্য আপনাকে আসতে হবে প্রথমে আপনার হোম পেজে এই হোম পেজে হোম পেজ আসার পর হোম পেজে ক্লিক পেলাম এখন এখানে স্টার্ট এটাতে ক্লিক করতে হবে এখানে দেখেন টেক্স অন এখানে অ্যাপস আসবে এগুলো কেটে দেবেন মাইনাস বাটনতে কেটে দেবেন এখানে টেক্স টু যদি অ্যাড না আসে হ্যাঁ অ্যাড অবশ্যই আসবে অ্যাডগুলো কেটে দেবেন টেক্স থ্রি এয়ারটা অ্যাডটা কেটে দেবেন টেক্স ফোর আবার ক্লিক করবেন তো এখানে দেখুন কেটে দেবেন কেটে দেবেন ক্লিক হেয়ারে ক্লিক করবেন প্লিজ ক্লিক অন অ্যাড মানে এখানে আপনার যে কোনো একটা অ্যাড আসবে অ্যাডটার পর অ্যাডটার পর আপনাকে ক্লিক করতে হবে মিনিমাম তিরিশ সেকেন্ডে কি চল্লিশ সেকেন্ডের মতো মানে পঞ্চাশ সেকেন্ড দেখায় কিন্তু পঞ্চাশ সেকেন্ড অ্যাড না করলেও আপনার চলবে দেখুন এই ক্লিক করতে পারেন এর অ্যাডটার উপর এই যেখানে এখানে এখানে টাইম উঠতেছে সো এই টাইমটা উঠবে এই টাইমটা যখন যে যে কমবে যখন জিরো হবে তখন একটা আপনি কাটবেন একটা একটা একাই কেটে যাবে তো দেখুন টাইম উঠতেছে আমি দেখাই দিয়েছি কিন্তু ভালোভাবে বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চিন্তা ভাবনা করবো আপনাকে সো চৌত্রিশ হচ্ছে এটা কিন্তু ভাই আপনার নেট স্পিডে এবার কাজ করবে যদি আপনার নেট স্পিডটা ভালো হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত কাজ করবে আর বিশেষ করে এই অ্যাপসটা কিন্তু ভাই আপনাকে অবশ্যই পেমেন্ট দেবে পেমেন্ট না দেয় আমাকে বলবেন আমি পেমেন্ট নিয়ে দেব তো এখানে নিচ্ছে একটু ওয়েট করবেন তো ভিউর্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই এটা কিন্তু আগেই বলে রাখছি কারণ আমাদের চ্যানেলে বর্তমানে কিছু আর্নিং বা ইউটিউব মার্কেটিং কাজ দেখানো হয়েছে কিন্তু আবার এসব টুটুলগুলো তৈরি করা হইতেছে তো এখন এখন দোয়াশে চলে এসেছে তো ভিওর্স ভিডিওটা একটু লং হবে লং হবে তবু আপনার একটু কষ্ট করে স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনি পুরোটাই বুঝবেন না ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন আমি আশা করব আপনাদের সবটুকু বোঝাতে আপনারা যদি ভিডিওটা পুরোটাই দেখান তাহলে আপনারা সবটুকু বুঝবেন দেখুন এই যে ফিনিশ চলে আসলো এই ফিনিশে ক্লিক করবেন অ্যাডগুলো কেটে দিয়ে এই যে অ্যাট দ্য পয়েন্ট এই পয়েন্টে ক্লিক করবেন তাহলে আপনি দেখা যাবে যে উনসত্তর পয়েন্ট চলে আসে এগুলো কেটে দেবেন এই দেখুন আমার কিন্তু এখন বারোশো উনচল্লিশ হয়ে গেল মানে মিনিমাম ওই ক্লিক দেওয়ার পর আপনার উনসত্তরটা পয়েন্ট একা চলে আসবে তো ভিউয়ার্স এখান থেকে আমি এখন পেমেন্ট নেব পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে রিডিউম রিডিউম দেখুন ভালো করে দেখে নিই এখানে ক্লিক করতে হবে আর মিনিমাম কিন্তু আপনার এক হাজার পয়েন্ট লাগবে এই যে মিনিমাম পয়েন্ট এক হাজার এক হাজারের কম কিন্তু হবে না এক হাজার দিলে আপনি পনেরো টাকা রিচার্জ দেবে তো ফ্রিডম ক্লিক করতে হবে ফ্রিডম ক্লিক করার পর টাইপ পয়েন্ট বারোশো উনচল্লিশ এই যে এখানে আপনার পয়েন্ট লিখতে হবে বারোশো উনচল্লিশ ফ্রি টু এক দুই তিন চার লগ ইন দিতে হবে সো আমি লগ ইন দিলাম মাঝে মাঝে একটু সমস্যা করে সমস্যা নাই সেটা সমস্যা না এই দেখুন আমার ক্রেডিট থেকে নেওয়া হয়ে গেছে এ দেখুন আমাকে থেকে নেওয়া হয়ে গেছে এবং আমার এই নাম্বারটায় অলরেডি দেখতে পাচ্ছি ষোলো টাকা বিশ পয়সা চলে আছে তো এই নাম্বারটা আমার অন্য ফোনে দেখানো আছে সেখানে এসে গেছে তো ভিওর্স বিশেষ করে যেটা এই টিউটোরিয়ালটা কিন্তু আপনাকে যথাযথ আগামী নভেম্বরের তেরো তারিখ পর্যন্ত ইউজ করতে পারবেন তেরো তারিখ পরে কিন্তু এই অ্যাডমিন কোনো পেমেন্ট আপনাকে দেবে না তো ভিউর্স আমি আবারও বলছি এই টিটলটার এই টিটলটার অ্যাপসটার অ্যাডমিন কিন্তু তেরো তারিখ পর্যন্তই পেমেন্ট দেবে তেরো তারিখ পরে কোনো পেমেন্ট দেবে না সো আপনারা যদি কোনো কিছু করতে চান পেমেন্ট আনকাম করতে চান তাহলে এই তেরো তারিখের মধ্যে করবেন তেরো তারিখ পরে কিন্তু পেমেন্ট কখনোই পাবেন না তো ভিউয়ার্স ভালো থাকবেন পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনার সঙ্গে আমি আবার আসবো ভালো থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলবনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনি পেতে চান ভিডিওটা ভালো থাকবেন পরবর্তী আপনার সঙ্গে আবার আসবো